সেবা নতুন আপডেটে সকলকে স্বাগত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা যারা শিবায়নু হোল্ডার আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যারা শিবায়নু নতুন করে কিনবেন মনে করছেন শিবায়নুতে এন্ট্রি নেবেন তাদের জন্যও আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনাদের জন্য কাজে লাগতে পারে তবে তার আগে একটা ঘোষণা আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় আমি শুধু নিজের জন্য যেটা রিসার্চ করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা এখানে যদি এন্ট্রি নিতে চান ক্রিপ্টো মার্কেট ঝুঁকি সাপেক্ষ এখানে নিজে বুঝে শুনে এন্ট্রি নেবেন আমি শুধু আপনাদের আপনাদেরকে পরামর্শ দিতে পারি এখানে লাভ লস সমস্ত দায়ী আপনার নিজের তো এখানে কিছুদিন আগে শিবাইনুতে আপনারা জানেন যারা শিবাইনু হোল্ডার রয়েছেন অর্থাৎ শিবাইনুর শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারা জানেন যে শিবাইনুর যে ফাউন্ডার রয়েছেন ঐশী তিনি কিছুদিন আগে তার সমস্ত ব্লগ শিবায়নী সম্পর্কিত সমস্ত লেখা তারপরে হচ্ছে টুইটারে তার যেসব লেখা ছিল যেসব পোস্ট ছিল শিবায়নী সম্পর্কিত সেগুলো সব ডিলেট করে দিয়েছেন আমরা এর কারণ জানতে পারিনি তার ডিলেট করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি আবার বলেছিলেন যখন এটা নিয়ে মার্কেটে আলোচনা শুরু হলো যে রয়সী কেন সমস্ত পোস্ট ডিলেট করে দিল আবার এমন দিনে ডিলেট করেছিল যেদিনে তিনি পোস্ট করা মানে একটার পর একটা পোস্ট করে আসছিলেন একটা রুটিন মাফিক ওই দিনে প্রতি বছরের ওই দিনে সেই রকম একটা দিনেই তিনি পোস্টটাকে পোস্টগুলোকে ডিলেট করে দিলেন এই জন্য মার্কেটে বেশ ভালো একটা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল তখন তিনি আরও একটা পোস্ট দিয়েছিলেন নতুন করে এই সমালোচনার প্রেক্ষিতে সেখানে তিনি বলেছিলেন I am not important and one day I will be gone without notice take the ship and journey upwards friends অর্থাৎ আমি এখানে গুরুত্বপূর্ণ নয় একদিন হয়তো আমি বিনা নোটিশে চলে যাব আপনারা শিবার সাথে থাকুন এবং শিবা জার্নিতে অংশগ্রহণ করুন এটা তিনি বলেছিলেন হ্যাঁ তারপর থেকে এই জিনিসটা আর খুব বেশি আমরা যারা হোল্ডার রয়েছি যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে বড় বড় ইনভেস্টার রয়েছে এটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করেনি মনে করা হয়েছিল মার্কেটে অনেক কিছু যে রাশির এই অ্যাক্টিভিটিস মার্কেটের উপরে বড় ধরনের প্রভাব ফেলবে কিন্তু সেই ধরনের কিছু হয়নি আমরা দেখেছি দিন দিন শিবায়নুর হোল্ডার বেড়ে চলেছে এবং শিবায়নু সম্পর্কে ভালো ভালো ফান্ডামেন্টাল নিউজ আসছে শিবায়নুর সোশ্যাল মিডিয়া ফলোয়ারও দিন দিন বৃদ্ধি পেয়েছে এখন আমি টুইটার হ্যান্ডেলে আছি এখানে যদি আপনারা দেখেন সাতশো বিরাশিকে এখানে ফলোয়ার অলরেডি শিবায়নু গেইন করে ফেলেছে তো এইরকম দিন দিন শিবায়নুর হোল্ডার বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও ভালো ভালো নিউজ প্রত্যেক দিন আসছে যদিও মার্কেট এখন ডাউন আছে কি কারণে ডাউন আছে আমি সেটাও ভিডিও শেষের দিকে ক্লিয়ার করার চেষ্টা করছি আমরা আপাতত একটু শিবাইনু নিয়ে নাড়াচাড়া করব দেখা যাক শিবাইনুর বর্তমান অবস্থা কি আছে আমরা যদি একটু শিবাইনুর চার্টে যদি একটু ট্রেডিং ভিউটা দেখতে চাই তাহলে আজকে কি দাঁড়াচ্ছে এই মুহূর্তে আমাদের চার্ট কি বলছে শিবাইনু সম্পর্কে দেখে আসি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ট্রেডিং ভিউতে চার্টটা ওপেন করে রেখেছি এখানে আমি তিনটা লাইন ড্র করেছি এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করেছি একটা সাপোর্ট লেভেল এখানে আমাদের রেস্টেন আছে দুটো সাপোর্ট লেভেলটা বর্তমানে যে প্রাইস আছে এই প্রাইস পর্যন্ত সাপোর্ট লেভেলটা আমাদেরকে এখানে খুব ভালো স্ট্রং একটা সাপোর্ট দেবে এটা হচ্ছে zero point four time zero one zero three ফোরের আশপাশে একটা ভালো সাপোর্ট দেবে বলে মনে করছি আমি এখানে এর নিচে হয়তো খুব নিচে প্রাইস আর যাবে না কারণ এখানে আমাদের একটা স্ট্রং সাপোর্ট আছে প্রাইস কয়েকবার এখানে এসছে এখান থেকে আবার উপরে গেছে এর উপরে আমাদের একটা রেস্টেন আছে খুব স্ট্রং না হলেও মোটামুটি স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে zero point four time zero one ওয়ানের কাছাকাছি ওয়ান ওয়ানের আশেপাশে এখানে আমাদের এই রেজিস্ট্যান্টটাকে ব্রেক করতে হবে সেই বাইনুকে যদি প্রাইস উপরে যেতে হয় তো এইখান থেকে যদি এই এই রেজিস্ট্যান্টটাকে ব্রেক করে বাইনু উপরে যায় তাহলে zero point eight time zero one one five অথবা ওয়ান টু এর আশপাশে হয়তো প্রাইস যাবে সেখানে আমাদেরকে আর একটা রেজিস্ট্যান্ট ফেস করতে হবে সেখান থেকে প্রাইস হয়তো রিটেস্টের জন্য নিচে আবার আসবে কিছু কিছুটা নিচে আসার পর সেখান থেকে যখন প্রাইস উপরে যাবে তখন হচ্ছে খুব ভালো একটা পাম্প আমরা দেখতে পাবো তবে এই জন্যে টোটাল ক্রিপ্টো মার্কেটকে পাম্প করার প্রয়োজন রয়েছে টোটাল ক্রিপ্টো মার্কেট যতক্ষণ ডাউন আছে ততক্ষণ যে কোনো নিউজই আসুক না কেন মানুষের মধ্যে ইনভেস্টার ইনভেস্ট করার মতো সেন্টিমেন্ট তৈরি হবে না যতক্ষণ না ইনভেস্ট করার মতো সেন্টিমেন্ট তৈরি হচ্ছে ততক্ষণ প্রাইস বাড়বে না সব কিছুর মূলেই রয়েছে বড় বড় ইনভেস্টর যে কয়েন বা যে টোকেনে যত বেশি ইনভেস্টর যুক্ত হবে সেই টোকেন বা সেই কয়েন তত তাড়াতাড়ি পাম্প করবে এটাই হচ্ছে কথা কিন্তু মার্কেট যতক্ষণ আপনা হচ্ছে বিটিসি যতক্ষণ আপনা হচ্ছে বিটিসি ফাদার কয়েন সেটা যতক্ষণ আপনা হচ্ছে ততক্ষণ অন্যান্য কয়েন অল্ট্রা কয়েন বলেন মিম কয়েন বলেন বা যে কোনো কয়েন বলেন সেটাকে পাম্প করানো পাম্প হওয়া বড় ধরনের কোনো হাইপ দেখা এটা হচ্ছে বেশ কষ্টসাধ্য ব্যাপার তবুও দেখা যাক আমরা একটু যদি ফান্ডামেন্টাল খবরাখবর দেখতে চাই শিবাইনুর এখানে টেকনিক্যাল প্যারামিটারে শিবাইনু এখন বেশ ভালো সেল হচ্ছে সেল মুডে আছে এখান থেকে আমি জানি না কেন এখান থেকে সেল হচ্ছে সেল করছে মানুষ এখানে এখন হোল্ড করার কথা অথবা এখান থেকে আপনি চাইলে কিছুটা বাই করতে পারেন যদি আপনি বড় অ্যামাউন্টে বাই করেন বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে চান তাহলে এখান থেকে বাই করতে পারেন যখন এরপরে প্রাইস কিছুটা উপরে যাবে আপনি আপনার প্রফিটটা বুক করে নেবেন সেল করে দিবেন প্রফিটটা বুক করে নেবেন আর যদি আপনি লং টাইম হোল্ড করতে চান ছোট কোনো অ্যাসেট দিয়ে তাহলে আপনি আরেকটু অপেক্ষা করুন প্রাইস যখন আরও একটু নিচে আসবে তখন সেখান থেকে আপনি বাই করে হোল্ড করবেন তারপর প্রাইস যখন আপ হবে খুব আপ হবে সেই সময় আপনি সেল করে দিতে পারবেন এইখানে শিবায়নুর জন্য আজকে সবচেয়ে বড় আমি যে নিউজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিবাইনি ফাইনালে listed by Europe's largest exchange দেখি ইউরোপের কোন সবচেয়ে বড় এক্সচেঞ্জে শিবাইনু লিস্টেড হয়েছে এটা হচ্ছে ইউটিউডে একটা ক্রিপ্টো নিউজ সার্ভিস তাদের দেওয়া খবর মতে এখানে the wait is finally over অর্থাৎ অপেক্ষা অপেক্ষা শেষ হলো stuff stamp Europe's largest exchange announce that it has listed the cryptocurrency earlier today অর্থাৎ আজকে খুব সকালে বিটস্ট্যাম্প যে ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট রয়েছে ইউরোপের সেটা শিবাইনুকে অ্যাকসেপ্ট করেছে user will be able to trade popular meme coin against the US dollar and euro এর আগে শিবাইনু আমরা জানি শুধু ইউএস ডলারে ট্রেড করা যাচ্ছিল এখন ইউরোপের একটা domestic exchange site crypto exchange site তারা শিবাইনুকে অ্যাকসেপ্ট করার ফলে শিবাইনু কিন্তু এখন আরও একটা কারেন্সিতে ট্রেড করা যাচ্ছে সেটা হচ্ছে ইউরো অর্থাৎ শিবাইনু কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল এখন শিবাইনুর ট্রেডার বাড়বে হোল্ডার বাড়বে এটা নিশ্চিত কারণ নতুন একটা গোষ্ঠী নতুন একটা কারেন্সির মানুষ তাদের নিজস্ব কারেন্সি দিয়ে ডোমেস্টিক কারেন্সি দিয়ে আমাদের শিবাইনুকে কেনার সুযোগ পেয়েছে তাহলে এখন নিশ্চয়ই এখানে হোল্ডার বাড়বে আর হোল্ডার যখন বাড়বে তখন প্রাইস তো বাড়ার সম্ভাবনা অবশ্যই আছে শিবাইনু সম্পর্কে আরও বড় বড় নিউজ রয়েছে এখানে লিখেছে Shiba burns rate spikes one hundred nine percent খুব ভালো খবর তারপর এখানে বলছে here's when Shiba enterprise price will start moving the higher volatility according to charts চার্টসের মতো আমরা চার্ট দেখেছি শিবাস মেটাভার্স আসতেছে এখানে বলেছে Shiba's meta metaverse rewards from land event sale might soon be অ্যাভেল হেয়ার সোয়েন শিবার শিবা মেটাভার্স নিয়ে আসছে এবং এখানে uh, uh, আশা করছি খুব তাড়াতাড়ি ঘোষণা হবে যে সেবার মেটাভার্স সেল শুরু হয়ে গেছে তো এই ধরনের বড় বড় নিউজ আসছে সেবার আপনারা যদি সেবা সম্পর্কে আপডেট সাথে সাথে পেতে চান প্রতিনিয়ত পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন সেখানে আমরা সবার আগে আপডেটগুলো শেয়ার করে দিব আর সেই সাথে সাথে আমাদের চ্যানেলে তো লাইক করতে ভুলবেন না ভিডিওটিতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে সেবা সম্পর্কে আপলোড হওয়া সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আজকের ভিডিও এই পর্যন্তই শিবা সম্পর্কে আপনার মতামত কমেন্ট জানাতে ভুলবেন না কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে